করে ছুড়েছিল গোলাও এবার ভূমধ্য সাগরে নিজেদের ক্ষমতা প্রদর্শন করল মস্কো হাইপারসনিক মিসাইলবাহী যুদ্ধবিমান চক্কর কাটছে ভূমধ্য সাগরের আকাশে পুতিনের দেশের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল তাদের কথায় কৃষ্ণসাগরের উত্তপ্ত হাওয়া এবার ভূমধ্যসাগরে এসেও পড়ল শুক্রবার থেকে ভূমধ্যসাগর এলাকার পূর্বাংশে যুদ্ধ বিমানের মহড়া শুরু করল রাশিয়া উল্লেখ্য ব্রিটেন ও তার সহযোগী দেশের যুদ্ধজাহাজও হাজির হয়েছে এই এলাকায় চলতি সপ্তাহের গোড়াতেই H M S Queen Elizabeth যুদ্ধজাহাজ থেকে ব্রিটিশ এবং মার্কিন US thirty five fighter jet উড়ে এসেছে ভূমধ্যসাগরীয় সংলগ্ন সিরিয়ায় মূল লক্ষ্য আইএসআইএস জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা দুই সাল থেকে সিরিয়ায় রয়েছে রাশিয়ার সেনাবাহিনী সিরিয়া প্রেসিডেন্ট আসাদকে ক্ষমতা ফিরিয়ে দেওয়া এই ঘটনাকে কেন্দ্র করে ব্রিটেন রাশিয়ার চাপানো চাপানৌতার বাড়ছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে হাইপারসনিক মিসাইল বাইক মিগ থার্টি ওয়ান যুদ্ধ বিমান সিরিয়ায় রাশিয়ার বিমান ঘাঁটিতে পৌঁছে গিয়েছে এই প্রথমবার রাশিয়ার সীমান্ত পেরিয়ে মোতায়েন করা হলো কিনজাল হাইপারসনিক মিসাইল যা খুবই তাৎপর্যপূর্ণ প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন কিনঝাল মিসাইলের পাল্লা প্রায় দুই হাজার কিলোমিটার শব্দের বেগের চেয়েও দশ গুণ বেশি গতিবেগ সম্পন্ন এই মিসাইল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে সিরিয়ার লটাকিয়া সেনাঘাটিকে কেন্দ্র করে ভূমধ্য সাগর সংলগ্ন এলাকায় মহড়া চালাবে এই যুদ্ধ বিমান ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী ও ভূমি খেকো বলছে হামাস ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন বা হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল কানু বলেছেন দখলদার ইসরায়েলের আগের শাসকদের সঙ্গে বর্তমান প্রধানমন্ত্রী নফতালি বেনেটের কোনো পার্থক্য নেই পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের পরিকল্পনা প্রসঙ্গে তিনি আরও বলেছেন ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রীও তার পূর্বসূরীদের মতো ফিলিস্তিনিদের আরও বেশি ভূমি দখল করতে চায় খবর student Abdul Latif Al Kanu বলেন বেনেট ইতিমধ্যেই বাস্তবে প্রমাণ করেছে তিনি তার পূর্বসূরীদের চেয়ে আলাদা নন পশ্চিম তীরের সর্বত্র গণপ্রতিরোধ ও ইন্দিফাদা জোরদার করাই হচ্ছে দখলদারদের আধিপত্য উপশহর নির্মাণ পরিকল্পনা ঠেকানোর সর্বোত্তম উপায় আলকানো আরও বলেছেন পশ্চিম তীরে ইহুদিবাদী উপশহর নির্মাণের আরও একত্রিশটি প্রকল্প অনুমোদন করেছে ইহুদিবাদী ইসরায়েলের মন্ত্রিসভা এ থেকে প্রমাণিত হয় ইসরায়েলের নাফতালি বেনেটের সরকার উগ্রপন্থী এবং তারাও ফিলিস্তিনি ভূমিগ্রাস ও প্রকৃত বাসিন্দাদের উৎখাতের নীতিতে বিশ্বাসী গত বুধবার ইসরায়েলের মন্ত্রিসভা পশ্চিম তীরে একত্রিশটি ইহুদি উপশহর নির্মাণের প্রকল্প অনুমোদন করেছে ক্ষমতা গ্রহণের পর নাফতালি বেনেটের মন্ত্রিসভায় প্রথম এ সংক্রান্ত বিল অনুমোদন করল চমুর ঘটনায় পদত্যাগ করলেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী করোনা বিধিনিষেধের মধ্যে সহকারীকে চমু খাওয়ার ঘটনায় অবশেষে পদত্যাগ করেছেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক শনিবার প্রধানমন্ত্রী বরিস জনসনের কাছে পদত্যাগপত্র দেন তিনি বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় প্রধানমন্ত্রী বরিস জনসনের কার্যালয় জানিয়েছে ম্যাট হ্যানককের পরিবর্তে সাবেক অর্থমন্ত্রী সাজিদ জাভিদ দেশটির স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করবেন গত ছয় মে যুক্তরাজ্যের দৈনিক দ্য সান এ একটি ছবি প্রকাশিত হয় সেখানে দেখা যায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিচালক গিনা কোলার্ড অ্যাঞ্জেলোকে জড়িয়ে ধরে তার গালে চুমু দিচ্ছেন স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক ছবিটি মন্ত্রণালয়ের ভেতর থেকে তোলা হয় যা ছিল সিসিটিভির ছবি ছবি প্রকাশের পর তারা দুজনেই দুঃখ প্রকাশ করেছিলেন এই ছবি প্রকাশের পর দেশটির লেবার পার্টি থেকে শুরু করে অনেকে তার পদত্যাগের দাবি তোলেন তারা দাবি করেন করোনা বিধিনিষেধ আইন প্রণয়নের সঙ্গে যুক্ত ছিলেন ম্যাট হ্যাংকক তিনি সেই আইন ভঙ্গ করেছেন যার গুরুতর অপরাধ দেশের উচ্চপদস্থ একজন কর্মকর্তা হিসেবে তার পদত্যাগ করা উচিত পদত্যাগের আগে নানা চাপ ও সমালোচনার মুখে বিধিনিষেধ অমান্য করে সহকারীকে চুমু খাওয়ার হ্যানকক দুঃখ প্রকাশ করেন এমন আচরণের জন্য ক্ষমাও চান ক্ষমা চাওয়ার পর ডাউনিং স্ট্রেট বলেছিল প্রধানমন্ত্রী বরিস জনসন হ্যাংককে ক্ষমা করে দিয়েছেন একই সঙ্গে বিষয়টি এখানেই শেষ হিসেবে ভাবতে বলেছিলেন তিনি ডাউনিং স্ট্রেটের এক কর্মকর্তা বলেছেন স্বাস্থ্যমন্ত্রীর ওপর পূর্ণ আস্থা রয়েছে বরিস জনসনের তবে শনিবার পদত্যাগের পর বিবিসিকে বরিস জনসন বলেন তিনি হ্যানককের পদত্যাগপত্র পেয়ে দুঃখিত সূত্র বিবিসি আর্তগ্রুল গাজীর নামে তুরস্কের প্রথম ভাসমান গ্যাস টার্মিনাল আর্তগ্রুল গাজীর নামে উদ্বোধন হয়েছে তুরস্কের প্রথম ভাসমান তরল প্রাকৃতিক গ্যাস টার্মিনাল ও floating storage and regasification unit শুক্রবার তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েফের দোগান তা উদ্বোধন করেন অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ওসমান গাজীর পিতা আর্তুগ্রুল গাজীর নামে তুরস্কের প্রথম ভাসমান গ্যাস টার্মিনালের নামকরণ করা হয় তুরস্কের দক্ষিণাঞ্চল হতায় প্রদেশে এই টার্মিনাল অবস্থিত বিশ্বের বিদ্যমান এফএস ডারইউ এর মধ্যে এটি সর্বোচ্চ গ্যাস তৈরির ক্ষমতা সম্পন্ন আর্তুগ্রুল টার্মিনালের মাধ্যমে জ্বালানি সরবরাহে তুরস্ক অভূতপূর্ব ভূমিকা ভূমিকা পালন করবে জানান জ্বালানি ও প্রাকৃতিক সম্পদ বিষয়ক মন্ত্রী ফাতি ডোনমেস এর মাধ্যমে একশো মিলিয়ন ঘনমিটার গ্যাস সংরক্ষণ ও আঠাশ মিলিয়ন ঘনমিটার গ্যাস তৈরির ক্ষমতাসহ দেশের জ্বালানি সরবরাহ করা যাবে বলে তিনি জানান আগামী উনত্রিশে জুন এক জাহাজ থেকে জাহাজে এলএনজি স্থানান্তরের কার্যক্রম শুরু হবে গত এপ্রিলে আর্তুগ্রুল গাজী নামের ভাসমান টার্মিনাল জাহাজটি তুরস্কে এসে পৌঁছেছে দক্ষিণ কোরিয়ার হুন্দাই শিপইয়ার্ডে তা নির্মাণ করা হয় উদ্বোধনকালে তাতে তুরস্কের জাতীয় পতাকা উঠতে দেখা যায় এটি বিশ্ব বিশ্বের সর্বোচ্চ বহন ক্ষমতা সম্পন্ন গ্যাস পরিবেশনকারী জাহাজগুলোর একটি যা দৈনিক অন্তত এটি আঠাশ মিলিয়ন ঘনমিটার গ্যাস সরবরাহে সক্ষম এটি দীর্ঘ দুইশো পঁচানব্বই মিটার এবং প্রস্থ ছয়চল্লিশ মিটার এবং উচ্চতা অন্তত তেষট্টি মিটার ওসমানি সাম্রাজ্যের সাহসী যোদ্ধা আর্তুগ্রোল গাজী ছিলেন ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা প্রথম ওসমান এর পিতা ও ঘুষ বংশীয় এই নেতা ছড়িয়ে ছিটিয়ে থাকা পূর্বপুরুষদের ঐক্যবদ্ধ করেন পরবর্তীতে তার কনিষ্ঠ পুত্র ওসমান গাজী বারোশো নিরানব্বই সালে ওসমানীয় সাম্রাজ্যে গোড়াপত্তন করেন এর জন্য আর্তুগ্রুল গাজীকে ওসমানীয় সাম্রাজ্যের স্বপ্নদ্রষ্টা আখ্যায়িত প্রসারিত করা হয় বারোশো সালে তার মৃত্যু হয় সূত্র ডেইলি সাবা এদিকে বাংলাদেশে সোমবার থেকে সীমিত লকডাউন বৃহস্পতিবার থেকে সর্বাত্মক লকডাউন শুরু হওয়ার সিদ্ধান্ত জানালো বাংলাদেশে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে আগামী সোমবার থেকে সীমিত পরিসরে এবং বৃহস্পতিবার থেকে সাত দিন সারা দেশে সর্বাত্মক লকডাউন ঘোষণা করেছে সরকার সব বিষয়ে স্পষ্ট করে আগামীকাল রোববার প্রজ্ঞাপন জারি করবে জনপ্রশাসন মন্ত্রণালয় আজ সন্ধ্যায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে উচ্চ পর্যায়ের এক সভায় এই সিদ্ধান্ত হয়েছে বৈঠকের পর প্রধান তথ্য কর্মকর্তা সুরত কুমার সরকার বলেন আজ রাতে সরকারের উচ্চ পর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভাপতিত্ব করেন প্রধান তথ্য কর্মকর্তা আরও বলেন আঠাশেই জুন থেকে সীমিত লকডাউন থাকবে অনেক আর্থিক প্রতিষ্ঠানের জুন ক্লোজিং আছে এজন্য পহেলা জুলাই থেকে সারা দেশে টোটাল লকডাউন শুরু হবে এ নিয়ে আগামীকাল প্রজ্ঞাপন জারি করা হবে এ প্রজ্ঞাপনে বিস্তারিত থাকবে এর আগে গতকাল শুক্রবার রাতে এই লকডাউন নিয়ে তথ্য বিবরণী প্রকাশ করেছিল তথ্য অধিদপ্তর এতে বলা হয়েছিল এ সময়ে জরুরি পণ্যবাহী ব্যতীত সব যানবাহন চলাচল বন্ধ থাকবে অ্যাম্বুলেন্স চিকিৎসা সংক্রান্ত কাজে যানবাহন শুধু চলাচল করতে পারবে জরুরি কারণ ছাড়া বাড়ির বাইরে কেউ বের হতে পারবে না এর আগে চব্বিশে জুন কোভিড নাইন্টিন কারিগরি পরামর্শ কমিটির সভাপতি অধ্যাপক মোহাম্মদ শহীদুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে সারা দেশে চোদ্দ দিনের শাটডাউন এর সুপারিশ করা হয় এতে বলা হয় দেশে কোভিড নাইন্টিন রোগের ভারতীয় ডেল্টা ধরনের সামাজিক সংক্রমণ চিহ্নিত হয়েছে ইতিমধ্যে এর প্রকোপ অনেক বেড়েছে এ প্রজাতির জীবাণু সংক্রমণ ক্ষমতা তুলনামূলকভাবে অনেক বেশি স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যে বিশ্লেষণে সারা দেশেই উচ্চ সংক্রমণ পঞ্চাশটিরও বেশি জেলায় অতি উচ্চ সংক্রমণ লক্ষ্য করা গেছে এটি প্রতিরোধে খণ্ড খণ্ডভাবে নেওয়া কর্মসূচির উপযোগিতা প্রশ্নবিদ্ধ হয়েছে অন্যান্য দেশ বিশেষত পার্শ্ববর্তী দেশ ভারতের অভিজ্ঞতা হলো কঠোর ব্যবস্থা ছাড়া এর বিস্তৃতি প্রতিরোধ করা সম্ভব নয় ভারতের শীর্ষস্থানীয় বিশেষজ্ঞদের সঙ্গেও এ বিষয়ে আলোচনা হয়েছে তাদের মতে যেসব স্থানে পূর্ণ শাটডাউন প্রয়োগ করা হয়েছে সেখানে আক্রমণ নিয়ন্ত্রণ করা গেছে সূত্রপাট স্টোডে